নয় টাকাতে এক জিবি নয় আজ নিরাপদ সড়ক চাই নয় টাকাতে এক জিবি নয় আজ নিরাপদ সড়ক চাই বাসের চাকায় ছাত্র মরে মন্ত্রী হাসে লজ্জা নাই নয় টাকাতে এক জিবি নয় আজ নিরাপদ সড়ক চাই বাসের চাকায় ছাত্র মরে মন্ত্রী হাসে লজ্জা নাই ট্রাকের চাপায় ছাত্র তো নয় ট্রাকের চাপায় ছাত্র তো নয় বাংলাদেশের হয় কবর ইচ্ছেরা হোক বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় ছাত্ররা